বিএনপির লক্ষ লক্ষ পরিবারকে নিয়ন্ত্রণের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি পরিবারকে সুনিয়ন্ত্রণে পরিচালনার জন্য ইসলাম কিছু দিক নির্দেশনা প্রদান করেছে ইসলাম যেমন নারীদের পুরুষদের জন্য কিছু কর্মসূচি ঘোষণা করেছে সাথে সাথে নারীদের জন্য অনেক কার্যক্রম ঘোষণা করেছে ইসলাম আমরা তো স্বাভাবিকভাবে বলি যেখানে স্বামী স্ত্রী সন্তান সন্ততি বাবা মা ভাই বোন দাদা দাদি নিয়ে একত্রে বসবাস করে সেটা হলো পরিবার কিন্তু ইসলামের দৃষ্টিতে ইসলামী পরিবার কাকে বলে মনে রাখবেন ইসলামী পরিবার হলো যে পরিবারে ইসলামী তাহজিব তামদ্দুন ইসলামী আদর্শ ও মূল্যবোধ প্রচলিত আছে ইসলামের হুকুম আহকাম রীতিনীতি কোরআন ও সেই হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী যে পরিবার পরিচালিত হয় মূলত সেটি হলো ইসলামী পরিবার আমরা দেখতে পাই পৃথিবীর ইতিহাসে ইসলামী পরিবারের বলতে যে সংজ্ঞাটা আমরা পেয়ে যাই যে পরিবারে ইসলামের প্রত্যেকটা হুকুম হাকাম বাবার জন্য কি হুকুম হাকাম স্বামীর জন্য কি হুকুম হাকাম সন্তানের জন্য কি হুকুম হাকাম বাবার সাথে সন্তানের সম্পর্ক কেমন হবে সন্তানের সাথে মায়ের সম্পর্ক কেমন হবে স্বামী স্ত্রীর মাঝে কেমন সম্পর্ক হবে কিভাবে একটি পরিবার পরিচালিত হবে সুন্দর সিস্টেমগুলো ইসলামে বর্ণিত হয়েছে এই জন্য পরিবারের একটি পরিবার পরিচালনার জন্য যেমন পুরুষের ভূমিকা রয়েছে অনুরূপভাবে একটি পরিবার পরিচালনার জন্য নারীরও ভূমিকা রয়েছে অপরিসীম নারী একটি পরিবারের জন্য নারী হলো একটা গাছ স্বরূপ সম্মানিত সুধীমণ্ডলী একটি পরিবারেরকে একটি গাছের সাথে যদি তুলনা করেন গাছকে পরিচর্যা করা না করলে গাছকে গাছের গোড়াটা পরিচ্ছন্ন না করলে গাছের গোড়ায় পানি না দিলে ওই গাছ যেমন বড় হয় না বেঁচে থাকে না অনুরূপভাবে একটি পরিবারের গোড়ায় পানি দেওয়ার জন্য একটি পরিবারকে পরিচর্যা করার জন্য একটি পরিবারকে পরিচ্ছন্নতা অর্জন করার জন্য মায়ের ভূমিকা সবচেয়ে বেশি মা হলো ওই পরিবারের পানি পানিদাতা ওই পরিবারের পরিচ্ছন্ন কর্মী মা হলো ওই পরিবারের পরিচর্যাকারী পৃথিবীর ইতিহাসে স্বনামধন্য একজন আদর্শ নারী খাদিদা রদি আল্লাহ আনহা ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পরিবারের ওই পরিচর্যাকারী রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন যখন হেরা গোহাই তার কাছে ওহি নাজিল হয়েছিল তিনি বাড়িতে এসে বলেছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে চাদর দ্বারা আবৃত করো চাদর দ্বারা আবৃত করো কি হয়েছে তিনি ভয় পেয়েছিলেন এই অবস্থায় খাদিজা রবি আল্লাহ আনহা তাকে সান্ত্বনা দিয়েছিলেন সাহস জুগিয়েছিলেন বিপদে আপনি কখনো বিপদে কখনো হতাশ হতাশা প্রকাশ করবেন না শুনে রাখুন আল্লাহ আবাদা আল্লাহ অবশ্যই আল্লাহর কথম আল্লাহ আপনাকে হতাশা করবেন না আপনাকে বিপদগ্রস্ত করবেন না আপনাকে লাঞ্ছিত করবেন না কারণ রাহেম আপনি আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করেন অসহায় মানুষদেরকে সেবা করেন মেহমানকে আপ্যায়ন করেন হক গ্রহণ করার মানুষেরকে হক গ্রহণে আপনি সহযোগিতা করেন আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না সেদিন ওই খাদিজা রদি আল্লাহ আনাহার এই সাহস এই সাহসিকতা এই উচ্ছাব্যঞ্জক বক্তব্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের কার্যক্রমকে চিন্তা চেতনাকে আরও গতিময়তা দান করেছিল সম্মানিত সুধুমণ্ডলী একটি পরিবারের এই পানিদাতা এই পরিচ্ছন্ন কর্মী এই পরিচর্যাকারী নারী যদি ধ্বংস হয়ে যায় একটি সমাজ ধ্বংস হয়ে যাবে একটি রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে একটি গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি নারী সঠিকভাবে পরিচালিত না হয় যদি নারী সঠিকভাবে ধ্বংস না হয় সম্মানিত সুধুমণ্ডলী পৃথিবীর ইতিহাসে লুত আলহিসালামের সম্প্রদায়ের কথা আমরা জানি তারা তাদের তারা তাদের স্বামী স্ত্রীদের কাছে না গিয়ে নারীতে পুরুষে পুরুষে দ্বারা সমকবিতায় লিপ্ত হয়েছিল এটা পরিবার ব্যবস্থা ধ্বংসের সবচেয়ে বড় মাধ্যম ছিল যদি মানুষ নারী পুরুষে মিলন না হয় বিবাহ বন্ধন আবদ্ধ না হয়ে যদি পুরুষে পুরুষের সমকামিতায় লিপ্ত হয় স্বামী সন্তান জন্মগ্রহণ করবে না মানুষের বংশধারা পৃথিবীতে আসবে না এই ব্যবস্থা যখন এসেছে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীকে আবাদ করার জন্য পরিবার ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য এই লুত আলী ইসালাতামের এই কমকে এমনভাবে শাস্তি দিলেন গোটা কমকে তুলে নিয়ে একেবারে উপর করে রেখে দিলেন সেই জায়গাটাকে কোনো ডেটসি সি সেখানে কোনো মানুষ আজকে সেই পানি সেই সমুদ্রে সে নদীতে এখন কোনো মাছ জন্মায় না কোনো কীট পতঙ্গ জন্মায় জন্মায় না সুধীমণ্ডলী আপনার আল্লাহ সুহানার কাছে পরিবার ব্যবস্থা এতই গুরুত্বপূর্ণ যারাই পরিবারের বিরুদ্ধে এই রুদ আলী যুগের মানুষেরা পরিবারকে উচ্ছেদ করার জন্য যে সমকামিতার একটা বদভ্যাস নোংরা স্বভাব চালু করেছিল এইটাকে আল্লাহ নিজে হাসতে নিজে এটাকে উৎখাত করেছিলেন সম্মানিত সুধুমণ্ডলী মহিলাদের জন্য আমরা বলি কোরআনুল কারিমের সোয়া তাহরিমের সাই নম্বর আজ হে ইমানদারগণ তোমরা যারা ইমান এনেছো আল্লাহর প্রতি প্রতি আসমানি কিতাব সময়ের প্রতি কেয়ামত দিবসের প্রতি নবী রসুলগণের প্রতি তাদের ভালো মন্দের প্রতি তোমরা শোনো হে মন্দারগণ কু আংফুসাকুম তোমরা নিজেদেরকে বাঁচাও বাঁচাও ও আহলি এবং তোমাদের পরিবারকে নামের আগুন থেকে বাঁচাও সম্মানিত সুধীমণ্ডলী এইখানে কিন্তু শুধু পুরুষ মানুষকে লক্ষ্য করে বলা হয় নাই এইখানে কিন্তু শুধু স্বামীকে লক্ষ্য করে বলা হয় নাই এই আয়াত কিন্তু শুধু বাবার জন্য নয় এই আয়াত বাবার জন্য যেমন প্রযোজ্য মায়ের যেমন তেমন জন্য তেমনইভাবে প্রযোজ্য এই আয়াত স্বামীর জন্য যেমন প্রযোজ্য এই আয়াত স্ত্রীর জন্য প্রযোজ্য আল্লাহ রব্বুল আলমিন এখানে নারী এবং পুরুষকে উভয় দায়িত্ব দিলেন শোনো হে পুরুষ শোনো হে নারী হে গান নারী এবং পুরুষ তোমরা শোনো তুমি এবং তোমার পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও জাহান নামে আগুন থেকে কিভাবে বাঁচাতে হবে এই আয়াতের তাফসির করতে গিয়ে প্রখ্যাত তবে বিদ্যান কাতাদা রহিমাহুল্লাহ তিনি বলছেন ইয়ামরহম আতিল্লাহ পরিবারের সদস্যদেরকে আল্লাহর আনুগত্যের দিকে আহ্বান করতে হবে নির্দেশ দিতে হবে মাসিয়াতিল্লাহ এবং আল্লাহর অবদ্ধতামূলক সকল কাজ থেকে পরিবারের সকল সদস্যকে বিরত রাখতে হবে এক এ তাদেরকে আল্লাহর আনুগত্যপূর্ণ কাজে তাদেরকে নির্দেশ প্রদান করতে হবে ওয়াই ওয়ানহাহুম আন মাসিয়াতিল্লাহ এবং তাদেরকে সকল আল্লাহ বিরোধী কাজ ইসলাম বিরোধী কাজ আল্লাহর অবদ্যতামূলক সকল কাজ থেকে দূরে রাখতে হবে শুধু তাই নয় ও আইয়াকুমা আলহিম বি আমরিল্লাহ এবং আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে বিধান এসেছে তাদের উপরে এটাকে কায়েম করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে যে কোনো মূল্যে একজন বাবা একজন মা একজন নারী একজন পুরুষ উভয়ের উপরে দায়িত্ব যে কোনো মূল্যে পরিবারে আল্লাহ রব্বুল আলমের নির্দেশনা কায়েম করতে হবে ওই আমরহুম বিহি ওয়াইসাহুম আলিহি এবং আল্লাহর নামে আল্লাহর নাম তৌহিদ প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে আনহা শুধু তাই নাই যখন পরিবারের কোনো সদস্য অন্যায় কাজ করবে পরিবারের কোনো সদস্য খারাপ কাজে লিপ্ত হবে পরিবারের কোনো সদস্য যদি খারাপের পথে চলে যায় তাদের খারাপ থেকে প্রতিরোধ করতে হবে এবং ধমক দিতে হবে এটা করা যাবে না এইভাবে পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে হবে সম্মানিত শুধু মণ্ডলী হে প্রিয় বোন হে মা ও বোনেরা শুধু স্বামীর উপরে দায়ভার চাপিয়ে দিলে কেয়ামতের দিন পার পাওয়া যাবে না কেয়ামতের দিন পার পার পেতে হলে আপনারও কিছু দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করতে হবে আপনার সম্মুখে আপনার সন্তান আপনার মেয়ে গার্ল বয়ফ্রেন্ড নিয়ে চলে যাচ্ছে আপনার সম্মুখে আপনার সন্তান ছেলে সন্তান গার্লফ্রেন্ড নিয়ে মাস্তি করে করতে যাচ্ছে আপনার সন্তান আপনার ছেলেকে নিয়ে আপনার চাষুদ বোনের সাথে মার্কেটে যাচ্ছে আজকে দেখেন পাশে বাণিজ্য মেলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখানে হাজারো যুবক আর একজন যুবতীকে নিয়ে ঘুরতে এসেছে এরা তো আপনারই সন্তান এরা শুধু আপনার স্বামীর যেমন সন্তান এরা আপনার তেমন সন্তান আপনি বাড়িতে থাকেন স্বামী বা বাবা তো সারাক্ষণ বাইরে থাকে আপনি বাড়িতে থাকেন আপনার চোখের সামনে কোনো সন্তান যে কাজ করে না কেন ওই মা জানে আমার সন্তান কি কাজ করে ঠিক না ভাই মায়ের চোখের আড়ালে কোনো সন্তান কোনো কিছু করতে পারে না একজন মেয়ে যদি কোনো প্রেমে লিপ্ত হয় ওই মা জানে ওই মেয়েটি খারাপ কাজে লিপ্ত হচ্ছে মা ছেলে যদি সিগারেট খায় মা বুঝতে পারে ওই ছেলে সিগারেট খায় বাবা মা বুঝতে পারে ছেলে খারাপ ক্যারাম বোর্ড খেতে লেগেছে এগুলো মা জানে নাই কি অবশ্যই মা জানে এই জন্য মাকে সতর্ক সাবধান হতে হবে সম্মানিত সুধুমণ্ডলী যেটা বলছিলাম আপনাকে অবশ্যই এগুলোকে প্রতিহত করতে হবে আপনাকে এবং আপনার যান আপনার সন্তানদেরকে পরিবারকে জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য শুনে রাখবেন মনে রাখবেন সময় খুব সংক্ষেপ আলোচনা অনেক দীর্ঘ প্রত্যেক নারীকে দিনই পরিবার গঠন করতে গেলে কয়েকটি করণীয় রয়েছে আমি সংক্ষেপে সেগুলো বলতে চাই প্রথমত আপনাকে তাকুয়াশীল হতে হতে হবে আপনাকে তাকু অবলম্বন করতে হবে আপনাকে যেমন তাকু অবলম্বন করতে হবে তাকুয়া চর্চা করতে হবে অনুরূপভাবে আপনার সন্তানদের মাঝে তাকুয়ার প্রশিক্ষণ দিতে হবে কিভাবে তাকে অর্জন করা যায় যে সকল হারাম তাকুয়া মানে আত্মরক্ষা করা তাকুয়া মানে আত্মরক্ষা করা আপনার আত্মাকে কিভাবে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন আপনার নাফসকে কিভাবে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন এখান থেকে বিরত থাকার নাম হলো তাকুয়া সম্মানিত সুধুমণ্ডলী আপনি যদি নেল পলিশ ব্যবহার করেন আপনার কন্যা সন্তানও নেল পলিশ ব্যবহার করবে আপনি যদি টিপ ব্যবহার করেন আপনার কন্যা সন্তান টিপ ব্যবহার করবে আপনি যদি স্টল জলসাজি বাংলা দেখেন আপনার মেয়ে সন্তান ছেলে সন্তান স্টল জলসাজি বাংলা দেখবে আর আপনি যদি এগুলো করতে নিষেধ করেন নিজে না করেন নিষেধ করেন আপনার সন্তানকে এগুলো শুনবে দেখবে দেখবে না অতএব হে মহানারী হে মহিলা হে আমার প্রিয় মা ও বোনেরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনাকে তাকুয়াশীল হতে হবে আপনাকে তাকুয়াশীল হয়ে আল্লাহর দরবারে সব সর্বদা নিজেকে উপস্থাপন করতে হবে মনে রাখবেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার সকল স্ত্রীদেরকে তাকুয়ার প্রশিক্ষণ দিতেন কিভাবে তাকুয়া অর্জন হয় আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক মানুষের সামনে অসংখ্য ইবাদাতের কথা বলেছেন সকল ইবাদাতের মূল উদ্দেশ্য হলো মানুষকে তাকুয়া অর্জন করানো মানুষকে পাপ থেকে দূরে রাখা মানুষকে হারাম থেকে দূরে রাখা মানুষকে বিপর্দা থেকে দূরে রাখা মানুষকে বেহাচা বিপল্লা বিলাল্লাপনা অশ্লীল কাছ থেকে দূরে রাখার জন্য সকল এবাদাতকে আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছেন শুনুন আপনার তাকে অর্জনের জন্য আপনাকে যে কথাটা বলতে